আমার নবী ডাক্তারের ডাক্তার ডাক্তারের ডাক্তার আমি অসুস্থ আমার খালাম্মা আমাকে নবীর কাছে নিয়ে গেলেন সাথে সাথে আমার মেহবুব নবী আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমার জন্য দোয়া করলেন সবাই একটু করে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ ওয়া তাওয়াজ্জাআ ফাশারিবতু মিন আমি দেখেছি নবী উজু করেছেন আমি নবীর উজুর পানি খেয়ে ফেলেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সায়েদ ইবনা ইয়াজিদ সায়েদ ইবনা ইয়াজিদ হাদিসের রাবি উনি বন্দনা করতেছেন জাহাবাত বি খালাতি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবি বললেন আমার খালাম্মা আমাকে নবীর কাছে নিয়ে গেলেন সুবহানাল্লাহ ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উখতি ওয়া ইয়া রাসূলুল্লাহ আমার বোনের এই সন্তান আমার বাঘিনা অসুস্থ গায়ে জ্বর আসছে ফামা সাহার আসি মেহবুব নবী আমার মাথায় হাত বুলিয়ে দিলেন ওয়াদা আলী বিল বারাকাতি বরকতের জন্য আমার জন্য দোয়া করেছেন বহারি শরীফ সহি বহারি শরীফ আমার খালাম্মা আমাকে নবীর কাছে নিয়ে কেন নিয়ে গেলেন কেন আমি অসুস্থ অসুস্থ আপনি অসুস্থ হয়ে গেলে আপনাকে সুস্থ করবেন কে ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই সুস্থ করবেন কে ডাক্তার কাছে যাবেন না যেতে হবে কিনা আমার নবী ডাক্তারের ডাক্তার ডাক্তারের ডাক্তার আমি অসুস্থ আমার খালাম্মা আমাকে নবীর কাছে নিয়ে গেলেন সাথে সাথে আমার মেহবুব নবী আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমার জন্য দোয়া করলেন সবাই একটু বড় উচ্চ আওয়াজে সুবাহান আমি দেখেছি নবী উজু করেছেন আমি নবীর উজুর পানি খেয়ে ফেলেছি আপনার উজুর পানি দিয়ে আরেকজন উজু করতে পারবে না খাওয়া তো অনেক দূরের কথা খাইতে তো পারবেও না আপনার উজুর পানি দিয়ে আরেকজন উজু করলে উজু হবে না উজুর পানিতে গোনা জড়ে পাশে আপনি উঁচু করতেছেন পাশে কারো গায়ে যদি আপনার ফানি পড়ে আপনি রাখতেই ফানি আমার নবী উজু করেছেন সাহাবি উজুর পানি খেয়েছেন সুম্মা কুমতু খলফা জহরিহি রাবি বলতেছেন আমি নবীর পিছনে দাঁড়ালাম পিঠের পিছনে দাঁড়ালাম ফানাজার তুমিলা খাতিমিন বাইনা কাতিফাইহি দুই কাঁধের মাঝখানে দুই কাঁধের মাঝখানে পিঠে আমি নবীর মোহরে নবুয়াদ নবী যে নবী নবুয়তের মোহরশীল আমি নবীর পিঠে দেখেছি উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ দেখবেন আরবে গেলে বেদাত শিরিক এই না এখান থেকে এসে আবার আর একটু ভালো করে দেখতেছে হাদিসগুলো নাকি আমরা ভুল করতেছি দোয়ার জন্য আল্লাহর বলির কাছে যাওয়া দোয়ার জন্য আল্লাহর নবীর কাছে যাওয়া এটা তো হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন সলাতুনিয়া রাসূলুল্লাহ রদ্দুল মুখতার আলাদুল মুখতার প্রথম খণ্ড একশত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা মুকদ্দমাতুল কিতাব ফতোয়ায় শাহামি বলা হয় সেটার ভূমিকায় আসছে আমাদের শাফি মাজাহাবের ইমাম ইমাম সাফি শাফি রহমতুল্লাহ আলাই বারি মিশর হানাফি মাজাহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার মাজার পাক ইরাকের কুফায় কোথায় ইরাকের কুফায় ইরাক এবং মিশর অনেক দূর না বিমানে যেতে হবে قال إني لا أتبرك بأبي حنيفة واجئ قبره আমি মাঝে মধ্যে মিশর থেকে ইরাকের কুফা ইমাম আজম আবু হানিফার কবরে আসতাম কবরে আসতাম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দুইজন মাজাহাবের ইমাম সোজা কথা নাই কবরে যাওয়া এটা ইমাম শাফির সুন্নত সুবাহান আল্লাহ কবর মাজার রৌজা একই শব্দ হাদিস আসছে ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই যেটা আসছে আমি সেটা বলতেছি আমি ইমাম আজম আবু হানিফার কবরে আসতাম মাজার শরীফে আসতাম ফাইদান আরজাতলি হাজাতুন যখন আমার কোনো মুসিবত হতো সমস্যা হতো সাল্লাইতু রাকাতাইন ইমাম আযম আবু হানিফার মাজারে গিয়ে দুই রাকাত নামাজ পড়তাম ওয়া সালতুল্লাহ তাআলা ইনদা কবরিহি ওনার কবরের কাছে কবরের নিকটে আল্লাহর কাছে চাইতাম দ্রুত আল্লাহ কবুল করেনি তো ইমাম শাহি আপনার বাড়িতে মসজিদ আছে মাজার আছে আপনার অনেক পজিশন আছে সেখানে তো আল্লাহ চাইলে দিবে ওনার আকিদা হলো আমি ইমাম সাফি থেকে ইমাম আজমের পজিশন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমার আকিদা বিশ্বাস যখন আমি মুসিবতে পড়ে গেলাম আমি ইমাম আজম আবু হানিফার মাজারে চলে গেলাম সেই মাজারের কাছে আমি যখন আল্লাহর কাছে চাইতাম আমি ইমাম সাফির মুসিবত সমস্যা মুহূর্তের মধ্যে আল্লাহ দুর্বুত করে দিতেন ফতোয়া স্বামী এটা আপনি মদিনা শরীফের ইউনিভার্সিটিতে গেলে পাবেন আমি গেছি গিয়েছি আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি দেখেছি আর কি ওদের কি অবস্থা আমরা ওদের বিপক্ষে না কিন্তু যা বুঝতে চাই না তা বোঝানোর জন্য আমরা প্রস্তুত আসেন খুদ্বাত আজমির একশত আটানব্বইতম পৃষ্ঠা আবুল ওয়ফা কারি ফৈজুল মুস্তাফা আতিকি রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন ওনারা কষ্ট করে কিতাব লিখেছেন আমরা একটু পড়ি আর কি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মহিনুদ্দিন চিস্তি সঞ্জেরি আজমির রহমতুল্লাহ আলাই উনি ভারতবর্ষে আসার সময় পাকিস্তান লাহোর দাতাগঞ্জ বক্স লাহোরি রহমতুল্লাহ আলাই সৈয়দনা আলী হাজভিরি ওনার নাম সৈয়দনা আলী হাজভিরি কিন্তু আমাদের কাছে প্রসিদ্ধ দাতা গঞ্জে বক্স লাহোরি রহমতুল্লাহ আলাই মাজার শরীফে গিয়েছেন সুবাহান মাজার আমরা যাচ্ছি না খাজা গরিবে নামাজ ওনাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন এত কুবত দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন উনিও আরেকজন আল্লাহর অলি থেকে দান নিয়েছেন সুবাহান এটা এখন বলতে হয় এখন তো কিছু কিছু মানুষ নিজেকে সবার চেয়ে বড় মনে করে আরেকজনকে বড় বলতে চায় না নাওজবিল্লা বলেন অন্যায় আমাদের বিশ্বাস সবচেয়ে বড় এটা এটা বলা যাবে না কি ব্যাপার এটা দম্ভ হয়ে যাচ্ছে কেন গরিবের আবাস কত বড় আল্লাহর বলি কত মহান আল্লাহর বলি গরিব নামাজের বিষয়টা দেখেন আমি গরিব নামাজ সৈদনা আলী হাজবিরি দাতাগঞ্জ বক্স লাহোরের মাজারে আসলাম একদিন দুই দিন তিন দিন চার দিন চল্লিশ দিন আমি চিল্লা করেছি চিল্লা এখন করে মাঠে ঘাটে নদীর ফারে সাগরের ফারে আরে চিল্লা আমার নবী করেছেন গারে হেরা সুবাহ আল্লাহ পাহাড়ের গুহায় চিল্লা আমার নবী করেছেন রে সুর পাহাড়ের গুহায় অনেক উপরে আমাদের কামাল সাহেব গিয়েছেন বাপরে আমি যেতে পারি নাই ভয় লাগে আমার এত উপরে যেতে পারি নাই যাওয়ার চেষ্টা করছিলাম এতটুকু যেতে পারি নাই অর্ধেক গিয়ে নেমে গিয়েছি চিল্লা করেছেন গরিবে নওয়াজ দাদাগঞ্জ বস লাহোরের মাঝারে আমরা তো মাঝারে যাই এক ঘন্টার মধ্যে চলে আসি পাঁচ মিনিটে চলে আসি কয়দিন টানা চল্লিশ দিন মাঝারে অবস্থান করার পর সরাসরি বলতেছেন দাদাগঞ্জ বস লাহোরি কালকে চলে যাব যাওয়ার সময় আপনার মাজারের দরজায় লিখে দেব এই মাজারে যেন কেউ না আসে এই মাজার আসলে কিছু পাওয়া যায় না আমি সবাইকে বলে দেব আপনার মাজার যেন কেউ না আসে হুকুমা আনিল হুকুমা যারা বিজ্ঞ ব্যক্তি তাদের কথার মধ্যে কোনো না কোনো কি আছে রহস্য আছে বলেন সাথে সাথে ওই রাত্রে দাদাগঞ্জ বক্স লাহরির সাথে করিবেন আমাদের সাক্ষাৎ হয়ে গেল এ গরিব চিস্তি তুমি এসেছ আমার ভালো লেগেছে তুমি এসেছ আপনার বাবা কবরে মা কবরে আপনি গেলে ওদের ভালো লাগবে এটা শরিয়তের ফয়সালা আপনি গেলে কি লাগবে জি মাদ্রাসা ছাত্র কবরস্থানের পাশ দিয়ে হাঁটলে চল্লিশ বছরের আজাদ ভালো লাগবে এজন্য যাওয়ার সময় মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে যাবেন ওলমা ইকরামদেরকে নিয়ে যাবেন তুমি এসেছো আমার ভালো লেগেছে একদিন নয় দুদিন নয় তোমার সাথে সাক্ষাৎ দিলে তুমি তো চলে যাবা যে যে কারণে এসেছি সেটা পেয়ে গেলাম চলে যাবা আমি আমি আমি আমার মাজারে আমার কাছে তোমার মতো গরিবে নামাজকে চল্লিশ দিন বসায় রেখে তোমাকে আমি ফয়েজ দিছি তোমার থেকে আমি ফয়েজ নিয়েছি তোমাকে আমি রেডি করেছি